তাহলে শেয়ার করি জি স্যার শেয়ার করেন আগে দেখেন এই কাজটা হ্যাঁ, চাইছে চাইছে এক মিলিয়ন আমার তো তিন মিলিয়নের কাছাকাছি গেছে মনে হয় মাশাল্লাহ ব্যাপক ভিত্তিক দেওয়া হয়েছে যে এইগুলোকে হিসাবে না যে এগুলো টুইটারে ইনস্টাগ্রামে এগুলোকে হিসাব না জি হিসাবে তো হিসাবে তো অনেক এখানে অনেক হ্যাঁ। এটা দেখে খুশি হওয়ার কথা দেখেন খুশি অবশ্যই তো খুশি হওয়ার কথা টেক টেক করবেন কিনা না মোটামুটি তো আমি দেখতেছি কাল রাত্রেও দেখলাম কাজ তো ঠিকই আছে স্যার আচ্ছা তাহলে ওই যে কালকে ওদিন বললাম না যে করা যায় না এডিট করা যায় নাকি লেখলে লেখা থাকে না আসলে সমস্যা ছিল কি যে এটা এরকম আছে এটা এরকম আছে যার ফলে লিখলে লেখাটা থাকে না কিরকম ছিল বলে আজকে সকাল এই যে এরকম এই যে এখন যেমন এখানে শেয়ার এবং শেয়ার শেয়ার আছে না শেয়ার হ্যাঁ, হ্যাঁ। না এই যে এরকম হয়েছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যার ফলে এখানে লিখছি এখানে লিখলে লেখাটা থাকে না হ্যাঁ, সকালে আবার করলাম এখানে ক্লিক করলাম দেখি কি হয় শেয়ার বলা এই লিখছি book promotion job in USA ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আপনি ওই ওই লিঙ্কটা তো দিবেন শেয়ারের কি আপনি ওইটা ওপেন করে দেন শেয়ারে এডিট এডিট লিংক করা আছে এডিটর করা আছে আর তাইলে তো সমস্যা নাই আমি এটা ঠিক করে রাখছি সমস্যা নাই তাইলে তো সমস্যা নাই এখন তাহলে আগে আগে আগে আগে কি ডানে না কপিতে লিংক কপিতে ক্লিক করব লিংক কপিতে দিবেন কপি লিংক তারপরে ডান ডান এখন আমি অন্য জায়গায় টেস্ট করি যে আছে ঠিক আছে কিনা ঠিক আছে কিনা জি স্যার এগুলো তো বুঝি কিন্তু ঘটনা হলো যে হ্যাঁ সাহিত্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন আমি এটা নিয়ে ইয়েতে পেস্ট করব এখন গুগলে আপনি এখন তো এটা আমার থেকে যাবে না এটা আপনার কাছে থাকবে সমস্যা নাই এখন আচ্ছা। ফাইবারে যান তাহলে তাহলে আমি গেলাম অর্ডার দিতে যাব না হ্যাঁ? জি স্যার by order. ಇದೆಲ್ಲ ಮಾಡೋದಿದೆ এখানে না ডেলিভার্ড নাও এখানে হ্যাঁ ডেলিভার নাও ডেলিভারি নাও যদি আর কোন জায়গায় না তো মানে আমি শিখতেছি আমি ঘর পরবর্তীতে আমি নিজে নিজে করতে পারি হ্যাঁ sure sure delivery now delivered now হ্যাঁ ডেলিভার নো ডেলিভার নো ঠিক আছে স্যার এক ঘন্টা 19 মিনিট আছে হ্যাঁ ঘন্টা না দিন 19 মিনিট আছে 24 ঘন্টা 19 মিনিট আছে 24 ঘন্টা হ্যাঁ সব এক দিন এক দিন হ্যাঁ বুঝতে পারছি বিসমিল্লাহির রহমানির রহিম হুম আপনি ওখানে কিছু লিখেন হ্যাঁ লিখবো ওর লেখাটা আমি লিখছি যে লিখবো হলো I have map It duplicate duplicate here book promotion promotion এর কি ছোড়াতে পড়াতে সমস্যা আছে না সমস্যা নাই sir data bank, not data bank. The book promotion pro. begin. I'm going to begin. হ্যাঁ দেখতেছি দেখতেছি I hope that you will get extent. Result. Mm. It's my oh shit. that vulnerable here. Obviously, obviously. This is my oh shit. তারপরে লিংকটা পেস্ট করে দেন নিচে হুম হুম লেখা কি ঠিক আছে লেখা কি ঠিক আছে Mm, I have completed your book promoter promotion job. I hope that you will get satisfied result. This is my work sheet. Okay, তারপরে আবার দেন অনে ফুল স্টপ দেওয়ার পরে মাই ফুল স্টপ দেওয়ার পরে then if you have any problem please contact me yes if you have any problem then contact Sorry. If you have any problem, then contact me. Okay তারপরে আসেন upload work Upload work. Upload ওয়ার্কে আপনি যান গুগল ড্রাইভে আপলোড করতে ভুল রাইট করে দেব আপনি ড্রাইভ দিবেন না ওটা কি হ্যাঁ না ভুল ড্রাইভে আপলোড আর ভুল ড্রাইভ তো নাই আপনার কাজ কোথায় রাখা কাছে ওতে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে লাগবো আচ্ছা ওই ওই কাজের স্ক্রিনশটটা নেন ওই যে ড্রাইভের স্ক্রিনশটটা নেন হ্যাঁ, কেন হচ্ছে না এখানে কি করতে হবে কিছু না করা লাগবে না জাস্ট উপরের ওই যে গ্রুপ এগুলো করিয়ে হালকা না দিলেও সমস্যা হবে না দাঁড়াও না সালাম জানাকে কি কি বলছেন স্যার সরান দরকার নাই যেভাবে আছে জাস্ট কপি সেভ করে দিন কিছু আচ্ছা। লাগবে না জাস্ট এটা একটা প্রুফ আর কিছু না স্যার এটা কি করব এন্ড কপি সেভ দিয়ে দেন এটা লিংক লিংক দিব নাকি না না এটা জাস্ট সেভ এটা লিংক লাগবে না এটা সেভ এটা সেভ সেভ করতে পারেন না এটা তো সেভ এই বন্ধে করি নাই ওই যে কপি লিংকের ডান পাশে দেখেন চার দুইটা ঘর আছে না দুইটা এটাতে ক্লিক করেন তাইলে আপনি ওই জিও দিয়ে দেন লাইট শট দিয়ে সেভ করেন লাইট শট লাইট শট আপনি স্ক্রিনশট নেন লাইট শট দিয়ে স্ক্রিনশট নেন স্ক্রিনশট লাইট শট দিয়ে ভালো হবে হুম আচ্ছা দিয়ে আচ্ছা উপরে এটা এটা না স্যার উপরে উপরে ক্রসের পাশে একটা ঘর আছে দেখেন উপরেরটাতে ক্রসের পাশে হ্যাঁ উপরে একটা ওই রকম টাইপ এইটা এইটা এইটাই হ্যাঁ সেটা সেটা আমি বুঝি এটা ডেটা আমি একটা সিস্টেম করতেছি আচ্ছা কোন সমস্যা আচ্ছা বেতো করা যাবে না আচ্ছা এই যে সেভ যেটা সেভ জি জি এখন কোথায় রাখবেন এটা রাখেন ডেস্কটপ সেভ হয়ে গেছে এখন ওই অর্ডার ফ্রিজে যান এটাই কি হ্যাঁ হ্যাঁ এটাই তো হ্যাঁ তারপরে এই যে এটা অন করে দেন add a simple to to gigs gallery এটাতে সেভ অন করে দেন কোনটা এটা এটা হ্যাঁ এটা আপনার এটা না হ্যাঁ? হ্যাঁ কাজের প্রুফ থাকবো আপনার এখানে তারপরে ও আচ্ছা আর বিষয় আমি যে কাজ করলাম কাজের একটা ইমপ্রুভ হয়ে যায় ইয়ে যোগ করে না আমরা ওই গিগের গিগের না এই তো এই তো এইটা ইসি এটা আমি কতজনকে বলছি যে আমি আমি যোগ করুন কেন যোগ করাবো না যোগ করাবো না <laughs> হ্যাঁ, আমার কাছে দুইটা জিনিস আমি নতুন শিখলাম সেটা হলো যে গ্রুপে ইনস্টাগ্রাম গ্রুপে যায় যে পোস্ট করে যে ওখানে ঢুকে পাওয়া যায় এটা তার জানছিলাম না আর এই জিনিসটা যতবারই আমি এটা আরো কি এখানে পূর্বে আরো কি দেওয়া যাবে এখান তো আর দেওয়া যাবে না হ্যাঁ এড করা যায় আপনি জয়টা ছবি দিবেন সবগুলো এখানে প্রুফ হিসাবে থাকবে যদি আরো পিকচার আনেন আরো যদি স্ক্রিনশট আনেন আরো জমা হবে ওই যে আপলোড ওয়ার্কে দিবেন আপলোড ওয়ার্ক এখানে হুম হুম হুম স্ক্রিনশট এখানে তো এই রকম তো আর দেওয়া যাচ্ছে না না এখানে আর দেওয়ার প্রয়োজন নাই কারণ একটাই তো স্ক্রিনশট নিছেন আর তো প্রুফ না এরপর পরে পরে এবার যদি কোনো বাইরে কাজ করি তখন ওইটা আবার এইটা দিয়ে অ্যাড করা হবে হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলো অ্যাড করতে পারবেন আচ্ছা এটা কিন্তু কেউ শিখায় নাই আমি কয়েকজনকে বলছি জমা দেওয়ার দিতে দেওয়া লাগবে আপনার হবে আপনার আপনি কোনো যোগ হয় হুম আপনার আপনি যোগ হবে কিন্তু আপনার আপনি কোনো যোগ হয় না <laughs> হ্যাঁ আচ্ছা, দিতে পারি ড্রাফট হ্যাঁ, আছে ড্রাফট মানে হচ্ছে আপনি যদি পরে ডেলিভার দিতে চান তাহলে এখন সেভ করে রাখবেন আর যদি বলে না এখন ডেলিভারি দিয়ে দিব তাহলে এখন ডেলিভারি হ্যাঁ। আচ্ছা তাহলে এখন দিয়ে দিই না হুম হুম এটা 3000 হয়ে যাবে হ্যাঁ এরকম হলো হুম কি আসছে দেখেন আ সরি এটা যে আমার যে এই ই দেওয়া আছে যে আমার যে আগেরটা কিন্তু গেছে গা হুম চলে গেছে ওরা না মানে স্যাম তো কই নাই কি করলেন তাইলে এটা যে ই ই করা ছিল তো আচ্ছা তাইলে এখন বুঝতে পারছি আবার নতুন করে সব কইরা ফেলেন সমস্যা নাই এখন তার করতে পারবেন আমি আসি আপনি কাজ করেন আচ্ছা তাহলে এখানে আবার ওই কথা কথা বলতে হবে না হুম হুম ডেলিভারি দেন প্রথমে ডেলিভার হ্যাঁ আমার মনে করছি নষ্ট হয়ে গেল ওটা I have get video option. Promotion. Promotion. Promotion. completed your good promotion job. I hope that. You will get yeah. satisfied non vool and satisfied result this is my আরে কি দিস ইজ মাই অক্সিজেন আরে কি দিব যে ইফ ইউ এনি প্রবলেম এর আগে দিব হ্যাঁ এটা তো আপনি শেষে দিবেন একদম লাস্টের বাক্য this is my oxygen this is is my worksheet. This is my worksheet or this is your worksheet? This is my worksheet. Please uh, click the link. now কই এটা কি আমার আমার worksheet this is my worksheet. This is my and this is worksheet. শেষ. This is worksheet. Worksheet. If if you have you have any key problem any problem okay uh, contact me contact me দেখো একটু চেক করে নি ঠিক আছে কিনা ঠিক আছে কোনটা আপনি তাহলে আপলোড দিয়ে এখন হ্যাঁ জি স্যার আপলোড নেট প্রবলেম করে এটা হলো আচ্ছা, তারপরে এটা তো আছেই দেখলাম হুম এটা যে আছেই জি আছে ডেলিভারি ডেলিভার ঠিক আছে তো সব দিই I have completed book promotion job I have I hope that you will get satisfied result this is any problem then তাহলে বিসমিল্লাহ রহমান জি বিসমিল্লাহ বলে দিয়ে দিন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তুমি আমার জন্য একটু কি করবো দয়া করিও সদয় হন দয়া করিও বিসমিল্লাহ রহমান এখন ওই কাজের দিকে যান এই যে ডেলিভার ডেলিভারি হয়ে গেছে ঠিক আছে এই তো দেখেন এই যে ডেলিভার হয়ে গেছে আপনার এখানে প্রুফ চলে আসছে আপনার আপনার এই যে জবের এখানে দেখেন ডেলিভার এগেইন এর অর্থ হচ্ছে আপনার একবার ডেলিভার হয়ে গেছে আরেকবার হ্যাঁ আরেকবার ডেলিভারি দেখাইতে হলে এখন but today's review period will not be receive মানে তিন দিনের মধ্যে অটোমেটিক্যালি হয়ে যাবে না হ্যাঁ যদি সে তিন দিনের ভিতরে রিসিভ না করে তাহলে অটোমেটিকই হয়ে যাবে আচ্ছা এখন আমি দেখি আমার গিগে এটা অ্যাড হলো কিনা এই জিনিসটা আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি আচ্ছা দেখেন এখান থেকে লাগলাম না বাইরে আর তো অ্যাপ্রুভ হয়নি তো স্যার হ্যাঁ কাজ ডেলিভারি কমপ্লিট হয়নি তাই এখানে এখানে যে মানে এখানে যে এখানে না এখন আসবে না এখন আসবে না এই কাজটা যতক্ষণ পর্যন্ত বায়ার রিসিভ করবে না অথবা তিন দিন পরে ডেলিভারি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আচ্ছা, আপনার আচ্ছা। কাছে স্যাম্পলটা আসবে না বুঝতে তাহলে এখানে এখানে যে একটা স্যাম্পল দেওয়া আছে ওটা একটা স্যাম্পল তাই না এটা হ্যাঁ, স্যাম্পল তাহলে আমি ধরুন পাঁচটা কাজ করলাম ছয়টা ছয়টা তাহলে আমাদের ছয়টা স্যাম্পল যোগ হইতো ছয়টা স্যাম্পল আপনি যেটা ডেলিভারি দিবেন ওটা স্যাম্পল যোগ হবে আচ্ছা আর বিষয় সেটা হলো যেখানে পাঁচ ডলার দেওয়া আছে এই পাঁচ ডলার হায়ার করে এটা কষ্টকর ব্যাপার না এটা কি এটা কি দশ ডলার পাওয়া না এখন ডেলি এখন যদি কাজ করেন তাহলে আপনার অর্ডারের আপনার রিভিউ গিগের রিভিউ র্যাঙ্ক হারবে তাই তাহলে এটা কখন করা যায় এখন ওইভাবেই তাকে তার সাথে কন্ট্যাক্ট করবেন পাঁচ ডলার বেসিক কাজ হয়ে অনেক কঠিন হয়ে যায় এখন আমাকে একটু বাড়াইয়া দেন আপনার এই যে কয়েকটা রিভিউ হ্যাঁ। আছে এই জন্য আপনি অনেক কথা বলতে পারবেন তার সাথে আচ্ছা তাহলে লেভেল অন হবে একজন বলছে যে লেভেল অন অন না হবে তো আপনি রাগই করেন না জি এখন আর কিছু না আসার দরকার নেই এখন আর কিছু আসার দরকার নেই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার তাহলে এখন এখন কল কলেজে যাবেন না হ্যাঁ। কলেজে স্কুলে যাবেন